যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা তারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অবশ্যই একটা লাইক করে দেন তাড়াতাড়ি আমাদের আমাদের চ্যানেলটা ওয়ান কে বানিয়ে দেন বসে আছেন কেন আপনি সাবস্ক্রাইব করেন আজকে থেকে দ্বিতীয় রোজা শুরু তাই ভাবলাম যে আজকে থেকে ব্লগ ব্লগ করি তাই তাই ব্লগ করতেছি এখন থেকে এখন থেকে প্রতিদিন পারবো না কিন্তু আজ এই যে রমজান মাসে ব্লগ দেওয়ার চেষ্টা করব এই রমজান মাসে পনেরোটা ব্লগ আসবে আপনারা বেশ বেশি সাপোর্ট করবেন যেন আমি ব্লগটা ভালোভাবে করতে পারি আর এলো ইউটিউব চ্যানেলে যেন আপলোড করতে পারি দেখা হচ্ছে সকালে A few moments later. Guys, ask video now of Ramadan special video. Guys, এখন এখন আমরা এই ইফতারি কিনতে যাব এই ইফতারি কিনে এসে দেন আর তারপরে হলো video A few moments later Guys, এখন আমরা এই ইফতারি কিনে কিনে মাত্র এলাম হ্যাঁ, এখন আমরা করবো বেশি বেশি সময় নাই ছয়টা ছয়টা চোদ্দ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এখন আমরা করবো ও guys let's enjoy cinematic view Thank you.